আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের দিব স্যার গাইস আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু ড্রাক একটা কনফার্ম হয়ে গেছে বাংলাদেশ প্লাস ইন্ডিয়ান সার্ভারে কিন্তু আবার রিটার্ন আসতে চলেছে সো সেটি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো তাছাড়া গাইস আজকে ভিডিওতে আমি আপনাদের ইভো ফার্মাস্টার কনফার্ম ডেটও জানিয়ে দেবো এছাড়া গাইস আজকে ভিডিওতে আমি আপনাদের জি মুট রিটার্ন ইভেন্ট সম্পর্কে জানিয়ে দেবো তাছাড়া গাইছে আরও অপি লেভেলের অনেকগুলো ইনফরমেশন থাকবে সো সমস্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল সমস্ত ভিডিও যদি না দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না তো গাই চলুন শুরু করা যাক আজকে যাই হোক আজকে ভিডিওতে শুরুতে যে আপডেটটা আপনাদের জন্য থাকছে সেটি হচ্ছে আমাদের মোকো স্টোরের ফুল রিভিউ মানে আমাদের পরবর্তী মোকো স্টোর হতে চলেছে এই বান্ডিলটা আমি আপনাদের বলেছিলাম তো এই বান্ডিলটা কিন্তু আপনার দুই তারিখে মোকো স্টোর ইভেন্টে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কারণ দেখতে পাবেন অফিসিয়ালভাবে কিন্তু কনফার্ম হয়ে গেছে তো যাই হোক এই দুই তারিখে ইভেন্ট আসতে আসতে তো যাদের কাছে বান্ডিলটা ভালো লেগেছে তারা যারা নিয়ে নিতে পারবেন দুই তারিখে রাত বারোটার সময় কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিউর ইভেন্টটা দেখতে পাবেন গাইজ আপকামিং সময় একটা বড় সড়ো ইভেন্ট আসবে হোলি নামে ইভেন্ট তো সেই হোলি ইভেন্টে কিন্তু আমরা অনেক কিছু আইটেম রিওয়ার্ড দেখতে পাবো তো কী কী দেখতে পাবো এগুলো এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন গাইজ এই বান্ডিলটা এই বান্ডিলটা কিন্তু আপনারা হোলি ইভেন্টে দেখতে পাবেন তাছাড়া কাছে একটা গাড়ির স্কিন আছে এবং একটা গুলাল স্কিন আছে গোলাল স্ক্রিনটা আমার কাছে পিক্সেল লেগেছে তো গাড়ির স্ক্রিনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো গাড়ির স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন গেছে একটা জিপের স্ক্রিন তো তারপর এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গোলাল স্ক্রিনটা গোলাল স্ক্রিনটা কিন্তু ডিজাইনিং আমার কাছে অনেক ভালো লেগেছে এর কালার ইফেক্টটা কিন্তু অনেক সুন্দর দিয়েছে তো যাই হোক এই দেখতে কিন্তু অনেক ওপি লেভেলে লাগতেছে তো এই গোলাল স্ক্রিনটা কিন্তু আপনারা দেখতে পাবেন হোলি ইভেন্টে তো হোলি ইভেন্ট যখন শুরু হবে তখন কিন্তু এই আইটেমগুলো দেখতে পাবেন তারপর আপনি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন গাইছে একটা এম পাঁচশোর স্ক্রিন তো এটাও কিন্তু আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই কিন্তু ড্রাক ক্রিকেটটা বাংলাদেশ সার্ভারে কিন্তু রিটার্ন আসতে চলেছে এবং কি আবারও ইন্ডিয়ান সার্ভার রিটার্ন করবে অলরেডি যেহেতু একবার করেছে ইন্ডিয়ান সার্ভার রিটার্ন তো আবার কিন্তু করতে চলেছে সো কিভাবে করবে কবে করবে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি guys free fire India official ভাবে একটা পোস্ট করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন গাইজ কোন ইভোগানটা আপনাদের সবার পছন্দ মানে এখানে যে তিনটা ইভোগান দিয়েছে তো এই তিনটার মধ্যে কিন্তু যে কোনো একটা ইভোগান কিন্তু আবার রিটার্ন দেবে তো অনেকেই আছে ড্রাকেক এটা যখন ইন্ডিয়ান সার্ভে এসেছিল তখন কিন্তু নিতে পারেনি প্রায় কিন্তু চার মাসের উপর হয়ে গেছে তো যাই হোক গাইজ আপনারা তো সবাই জানি ড্রাকেক এটাই সব থেকে বেশি রেয়ার তো এটার উপরে সব থেকে বেশি ভোট পড়বে তো আপকামিং সময় কিন্তু ড্রাকেক এটা আবার রিটার্ন দিবে হয়তো এক মাসের মধ্যে রিটার্ন দেখতে পাবো আমরা তো ইন্ডিয়ান সার্ভে যেহেতু আবার রিটার্ন দিতে চলেছে তো সেহেতু কিন্তু আমরা Bangladesh server hundred percent sure দেখতে পাবো কারণ এর আগের বার যখন ইন্ডিয়ান সার্ভে এসেছিল তখন কিন্তু বাংলাদেশ সার্ভে আসেনি তো তো সেহেতু কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার এবার কিন্তু একদম সেম টু সেম ইভেন্ট চলতেছে ইন্ডিয়ান সার্ভারের সাথে তো সেহেতু আমরা বাংলাদেশ সার্ভারও কিন্তু ইভেন্টটা রিটার্ন দেখতে পাবো তো এতদিন যারা যারা ড্রাকের জন্য ওয়েট করতেছিল তারা আর বেশি দিন ওয়েট করতে হবে না যতটুকু জানতে পেরেছি তো খুব শীঘ্রই তোমরা দেখতে পেতে চলেছো ড্রাকের রিটার্ন ড্রাকের জন্য আপনারা সবাই অলওয়েজ ডায়মন্ডে রেডি থাকেন যে কোনো টাইমে চলে আসবে খুব শীঘ্রই কিন্তু আপনারা এক মাসের মধ্যে ড্রাকের রিটার্ন দেখতে চলেছেন তো ড্রাকের জন্য যারা যারা ওয়েট করতেছিলেন তাদের আমার মনে হয় আর ওয়েট করতে হবে না তো যাই হোক গাইস এর পরবর্তী আপডেট হচ্ছে হর্সের অ্যানিমেশনটা কবে আসবে সেটি এখন আপনাদের জানিয়ে দিচ্ছি গাইস হর্সের অ্যানিমেশন নিয়ে যে ডাটা ম্যানারটা আমাদেরকে লিক দিয়েছিল সেই ডাটা ম্যানার কিন্তু একদম কনফার্ম দিয়ে বলেছে যে থমসনের স্কিনটা যখন আসবে সেই ফেটে ট্রেনটা চলে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন এই হর্সের অ্যানিমেশনটা গাইস এখনো কিন্তু ডেটটা ওই ডেটই আছে তো এখনো পর্যন্ত কোনো ডেট পরিবর্তন করা হয়নি তো যেহেতু যখন থমসনের স্কিনটা চলে যাবে তখনই কিন্তু আপনারা দেখতে পাবেন তো থমসনের স্কিনটা যেহেতু সাত দিন থাকবে সাত দিন পরে কিন্তু আপনারা দেখতে পেতে চলেছেন এই হর্সের অ্যানিমেশনটা তো যাই হোক গাইস আপনারা যারা যারা হর্সের অ্যানিমেশন নিতে চান তারা কিন্তু উইকলি মান্থলি এগুলো করে রাখতে পারেন তাহলে কিন্তু অনেক কম ডায়মন্ডের মাঝখানে নিতে পারবেন আর আপনারা সবাই জানেন ফেরে ঠুলের মাধ্যমে যদি কোনো আইটেম আসে তাহলে কিন্তু এক হাজার ডায়মন্ডের মধ্যে বেরিয়ে যায় তো থমসনের স্কিনটা যাওয়ার পরে কিন্তু আপনারা এই হর্সের অ্যানিমেশনটা দেখতে গাইস হর্সের অ্যানিমেশনটা আসার আগে কিন্তু আপনারা আরো একটা ফেটে টুইল দেখতে পাবেন যেটি হতে চলেছে আমাদের ইভো ফামাস তো আপনারা স্ক্রিন উপর দেখতে পেতেছেন গাইস অফিসিয়াল ট্রেলারটাও কিন্তু বেরিয়ে গেছে আমাদের নেক্সট ফেটে টুইলে কিন্তু আপনারা ইভো ফার্মাসটাও দেখতে পেতে চলেছেন তো ইভো ফার্মাসটা কিন্তু আজ বেটি থাকবে তিরিশ দিনের জন্য আর আপনারা তো সবাই জানেন ইভো গান নিতে গেলে ফেটে টুইল ইভেন্ট থেকে এক হাজার ডায়মন্ডের মতো কিন্তু খরচ হয় আর লাখ বারো থাকলে কিন্তু তিন চারশো ডায়মন্ডও পাওয়া যায় তো ইভো ফামাসটা আমি আপনাদের ফুল রিভিউ করে দেখিয়ে দিয়েছি তো সেটা দেখানোর আজকে আর কোনো দরকার আমি মনে করতেছি না তো যাই হোক এর পরবর্তী আপডেট হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের মধ্যে আসতে চলেছে ফার্স্ট কোনো লেজেন্ডারি বাইকের স্কিন তো যার মধ্যে এবিলিটি থাকতেছে তো এর আগে কিন্তু কোনো বাইকের স্কিন কোনো এবিলিটি থাকে না নাই তো এটি কিন্তু হতে চলেছে ফ্রি ফায়ারের সর্বপ্রথম এবিলিটি আলা বাইকের স্কিন তো যাই হোক গাইস এটি কিন্তু আসতে চলেছে আমাদের স্কোয়াড বেস কোলাবরেশনের সময় তো এটি এবিলিটি আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল ড্যামেজ সিঙ্গেল ডিউরেবিলিটি আর কি জানি একটা মাইনাস দিয়েছে সেটি এখন ভালোভাবে বোঝা যাচ্ছে না আপনারা অনেকে জানতে চান আমাদের নেক্সট টু ক্যান্ডার ইভেন্টে কি আসবে তো আমাদের নেক্সট টু ক্যান্ডার ইভেন্টে কিন্তু আপনারা স্কোয়াড বিটস যে বান্ডেলটা আছে এই বান্ডেলটা কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দেখতে পাবেন তো যেটির হেয়ার স্টাইলটা অনেক জোস লাগে আমার কাছে তো এই বান্ডেলটা কিন্তু আপনারা নেক্সট টু ক্যান্ডার ইভেন্টে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কিন্তু দেখতে পেতে চলেছেন তো বান্ডেলটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর এটি এখনো পর্যন্ত কিন্তু কনফার্ম হতে পারিনি যে এটিতে কোনো ইমোট থাকবে কি নারী কোবরা বান্ডেলের মতো বান্ডেল হবে কিনা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইদানিং চ্যানেলের রিচটা অনেক কমে যাচ্ছে আশা করি একটা করে কমেন্ট সবাই করে দেবেন আর একটা করে লাইক সবাই করে দেবেন একটা করে কমেন্ট করলে আমি অনেক মোটিভেশন পাই তো যাই হোক দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন